ঘর কি জাদু কি মন্ত দিয়া আমার মন কাইরা নিছে বড় মায়া লাগাইছে আমারে পাগল বানাইছে বড় মায়া রে মায়া রে মায়া রে মায়া রে মায়া লাগাইছো আমায় পাগল বানাইছো বড় মায়া লাগাইছো আমায় পাগল বানাইছো এই কি জানি কি জাদু দিয়া মন কাইরা নিছো কামনা কি জানি কি বন্ধ কইরা পাগল বানাইছো বড় 走。 পাগল বানাইছো আমি একটা নাচের পুতুল একা একা নাচি না যেমনি নাচাও তেমনি নাচি একা একা নাচি না আমি একটা নাচের পুতুল আমি একটা নাচের পুতুল একা একা নাচি না রে একা একা নাচি না